আসসালামু আলাইকুম হোয়াট ইজ ইব্রিয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো আজকে তোমাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম সেটা হলো ফেসবুক প্রোফাইল স্টাইল সো কীভাবে ফেসবুক প্রোফাইল স্টাইল করতে হয় সেটা আজকের এই ভিডিও দেখলেই অলরেডি বুঝে ফেলবে সো সর্বপ্রথম তোমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর তোমরা প্লে স্টোরে সার্চ বারে লিখবে স্মার্ট ফটো কার্ড সো নিচের এটা এসে বলবে অলরেডি তোমরা এটা ডাউনলোড করে নেবে সো আমার ডাউনলোড করা আছে এবার ওপেনে চাপ দেব ওপেনে চাপ দেওয়ার পর দেন এবার তোমাদের চাপ দিতে হবে Facebook cover and Facebook profile make so এখানে চাপ দিয়ে তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে সো এখান থেকে তোমাদের উপরে যে এই অ্যাপসটির ওয়াটারমার্ক আছে সেটা রিমুভ করতে হবে উপরে ওয়াটার মার্কের উপর চাপ দিয়ে এবার তোমরা ওয়াজ দ্য অ্যাড এখানে চাপ দিলে তোমাদের একটা অ্যাড দেখতে হবে তাহলে অলরেডি রিমুভ হয়ে যাবে সো এবার দেন এবার তোমাদের উপরে এখানে দেখতে পারবে সিলেট ইমেজ সো এখান থেকে ইমেজ সিলেক্ট করে তোমরা তোমাদের পছন্দের পিকচারটি সিলেক্ট করে দিবে দেন এটা দেওয়ার পর তোমরা ঠিকমতো বসিয়ে নেবে নেওয়ার পর তোমাদের এটাকে সেভ করতে হবে সেভ করলে দুইটা ইমেজ পাবে সো ইমেজ দুটা এবার তোমাদের চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে সো দেন এবার ফেসবুক প্রোফাইলে তোমরা তোমাদের কভার ফটোতে কভার ফটোতে এক নাম্বারটা দিতে হবে এবং প্রোফাইলে দুই নাম্বারটা দিতে হবে সো তোমাদের আমি দেখিয়ে দেই সো সর্বপ্রথম আমি প্রোফাইল পিকচারটি দিব সো এখানে দিব না তোমরা অলরেডি দিয়ে ফেলবে চো ভালো থাকবে সুস্থ থাকবে আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে আল্লাহ